হ্যালো হ্যাঁ, শিক্ষক মোহাম্মদ পিন্টু মিয়া তবে সবাই আমাকে ভালো স্যার বলেই ডাকে যাক কাজের কথাই আসি তোমার পদার্থ বিজ্ঞান খাতা এখন আমার কাছে তুমি যা লিখছো তা তো পাশ করবে তবে ভালো রেজাল্ট করতে পারবা না তোমার বাবাকে বলে আমার নম্বরে এক লক্ষ এক লক্ষ দুই লক্ষ টাকা বিকাশ করে পাঠিয়ে দাও নয়তো তোমাকে আমি ফেল করে দিব হুম বলে দিলুম মানে স্যার আপনি সরি স্যার সরি স্যার আমি স্যার মজা করছিলাম বিশ্বাস করুন স্যার আমি খুব ভালো শিক্ষক স্যার কি বললেন আমার চাকরি আর থাকবে না স্যার স্যার আমি মজা করছিলাম স্যার বিশ্বাস করেন স্যার কি বললেন আমার বাড়ি গাড়ি সব সরকারের হাতে তুলে দেবেন হ্যালো হ্যালো হ্যালো ফোনটা কাটি দিল হায় হায় এটা আমি কি করলাম হ্যাঁ লোভে পরে পাপ করলাম পাপের কারণে গাড়ি বাড়ি চাকরিটাও হারালাম হ্যাঁ হ্যাঁ আপনারা কেউ লোভে পরে টাকার লোভে আর পাপ করিবেন না পাপ করলে আমার মতোই হবেন চাকরি গাড়ি বাড়ি সব হারাবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ